আব্দুল্লাহ ভাই আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা কি আমার জি দেখা যাচ্ছে okay welcome back sir okay thank you very much আমরা uh, কাজ করতে করতে এই পেজের মধ্যে আসছিলাম তাই না আমরা এই যে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো এই বিষয়গুলো আমরা দেখিয়ে দিছি ওকে এখন আমরা সেটিংস দেখবো একটু আচ্ছা এর আগে ওখান থেকে অনেক কিছু বোঝানোর আছে সেটিংসটা আগে শেষ করে নেই তারপরে এই কথাগুলো আমরা বুঝবো ওকে আমরা সেটিংসে যাই সেটিংসে গেলাম সেটিংসে আসার পরে দেখেন এখানে আসছে general channel upload is the default permission community contact আমাদের এখানে ছয়টা অপশন আছে এই ছয়টা অপশনই আমাদের খুব কেয়ারফুলিভাবে ঠিক করতে হইব সেট আপ করতে হইব একটা জিনিস মনে রাখবেন আপনি যদি আপনার চ্যানেলটাকে প্রফেশনালি সেট আপ না করেন সব কিছু যদি ঠিকঠাক করে না দেন তাহলে আপনি যত ভালোই কন্টেন্ট দেন না কেন আপনার চ্যানেলে ভিডিওগুলা খুব ভালোভাবে কি করবে না ভিউ পাবে না র্যাঙ্ক করবে না এজন্য প্রথম নম্বর কাজ হচ্ছে আপনার চ্যানেলকে খুব ভালো করে কি করা সেট আপ করা তারপরে আপনি যখন ভিডিও দিবেন ভিডিওগুলো কিভাবে আপলোড করলে র্যাঙ্ক করে কিভাবে র্যাঙ্ক করা ভিডিওগুলার আপনি অন্যের সাথে কম্পিটিশনের জন্য তার থেকে আপনি র্যাঙ্কে উপরে আনিয়ে আসবেন সেই বিষয়গুলো পরে অন্য ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ আজকে আমরা চ্যানেল সেট দেখি আচ্ছা আমরা প্রথমে জেনারেল সপশন দেখছি এই জেনারেল অপশনে দেখেন কারেন্সি কারেন্সি মানে জানি আমরা টাকা কারেন্সি সেই টপিকে করি না আসি আমি আসি আমি একটা সাপোর্টের আনসার দিতে গিয়েই অফ হয়ে গেছি আচ্ছা এখন দেখেন কারেন্সিটা আমরা অবশ্যই ইউএস ডলার রাখবো সবসময় এটা মনে রাখবেন আপনারা সবাই ইউএস ডলার রাখবো ইউনাইটেড স্টেট ডলার এভাবেও দিতে পারেন বা ইউএস ডলারও দিতে পারেন এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেট ডলার আমরা ইউনাইটেড স্টেট ডলার দিলাম আচ্ছা এখানে ওই জেনারেল অপশনটা এখানেই শেষ তারপরে হচ্ছে চ্যানেল চ্যানেল অপশনে যাওয়ার পরে দেখবেন অনেক কিছু আসছে আমার এটা বাংলায় চলে আসছে একটু সেট আপসে ইংলিশে দেয়া তারপরে বাংলায় চলে আসছে আমরা এটা করব এই দেশের অধিকারী অর্থাৎ a resident of this country আপনার এই চ্যানেলটা আপনি কোন দেশের লোকেশন দিয়ে চালাইবেন কথা বুঝতে পারছেন আপনি কোন দেশের লোকেশন দিয়ে আপনি আপনার চ্যানেলটা চালাইবেন এই লোকেশনগুলা আপনি দিবেন আপনি বাংলাদেশে অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি এবং আমরা বাংলাদেশ থেকে চালাইম এই জন্য আমরা লোকেশনটা দিব বাংলাদেশ ঠিক আছে এখন তারপরে আছে কিওয়ার্ড কিওয়ার্ড মানে কি আমরা একটু বুঝি কিওয়ার্ড মানে কি যেমন আমরা এখান থেকে প্রথমে ইউটিউবে গেলাম ইউটিউবে যাচ্ছি আমি দেখুন এখানে যেমন আমরা YouTube video SEO Bangla tutorial এই অপশন দিয়ে সার্চ দিলাম ওকে এখন দেখেন এই যে সার্চ দিলাম YouTube video SEO Bangla tutorial যে সার্চ দিলাম এই YouTube video SEO Bangla tutorial এটা হচ্ছে একটা কিওয়ার্ড এটাকে বলা হয় একটা কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে সেই শব্দ বা সেই শব্দ সমষ্টি শুধু শব্দ নয় অনেক সময় একাধিক শব্দ নিয়ে কিওয়ার্ড হয় তো কিওয়ার্ড হচ্ছে সেই শব্দ বা শব্দ সমষ্টি যে শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে কোনো কিছু সার্চ করা হয় এখন আমরা যদি সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করে সুন্দর করে বসাইতে পারি তাহলে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমরা বসানোর কারণে কিওয়ার্ডগুলো রিসার্চ করে বসানোর কারণে আমরা কি করতে পারবো আমাদের এই ভিডিওগুলো এইভাবে এইভাবে কেউ সার্চ দিলে এই যে র্যাঙ্কে এক নাম্বারে এই ভিডিও আসছে দুই নাম্বারে এই ভিডিও আসছে তিন নাম্বারে এই ভিডিও আসছে এইভাবেই আপনার ভিডিওগুলোও র্যাঙ্কে আসবে যদি আপনি সেই ধরনের সেই মানের কিওয়ার্ড কি করতে পারেন রিসার্চ করে দিতে পারেন হ্যাঁ তবে এর জন্য প্রয়োজন হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলা চ্যানেলের ভিডিওগুলা অবশ্যই একটা মানসম্মত হইতে হইব তারপরের কথা হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন কিওয়ার্ড টাইটেল সবগুলাই আপনার প্রফেশনালিজম থাকতে হইব এবং এগুলা খুবই খুবই রিসার্চেবল হইয়া দেওয়া লাগবো আচ্ছা এই অপশনগুলো আপনার করতে হইলে কী কী করণ লাগবে আপনাকে এক নম্বর বিষয় হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি এই যে ধরেন আপনার কোন চ্যানেল আপনি মনে করেন কি চ্যানেল একটা ডিজিটাল মার্কেটিং চ্যানেল ক্রিয়েট করছেন আমারটাই মনে করেন ডিজিটাল মার্কেটিং চ্যানেল এখন আমি দিছি প্রথমটা কি YouTube Bangla tutorial YouTube video SEO Bangla tutorial এটা হচ্ছে আমার একটা চ্যানেলের কি একটা কিওয়ার্ড হ্যাঁ এটা আমি দিতে পারি এরকম চ্যানেল এরকম কিওয়ার্ডগুলো কি করতে পারি আমি রিসার্চ করতে পারি আরেকটা দিতে পারি ইউটিউব মার্কেটিং আচ্ছা এই যে এইগুলো দেওয়ার সময় আপনি কি করবেন এটা লিখবেন লেখা আপনার কম্পিউটারে কিবোর্ড বাটনে এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পরে তো এন্টার প্রেস করার বাদে এইভাবে আসবে এই যেগুলো এইগুলো প্রত্যেকটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো আপনি পাঁচশোটা ক্যারেক্টার ক্যারেক্টার মানে হচ্ছে একটা অক্ষর মানে একটা ক্যারেক্টার তা আপনি পাঁচশোটা অক্ষরের মধ্যে থেকে এই কিওয়ার্ডগুলো দিতে পারবেন পাঁচশোটা অক্ষরে কতটা কিওয়ার্ড সেটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে আপনার মূল কিওয়ার্ডের অক্ষর হচ্ছে পাঁচশোটা আপনি পাঁচশোটা অক্ষরের মধ্যে আপনার কিওয়ার্ডগুলো দিতে হবে এখানে আপনি পাঁচশোটা অক্ষরের একটা বেশি দিতে পারবেন না কম দিতে পারবেন সমস্যা নাই বেশি দিতে পারবেন না ওকে তারপরে দিলাম মনে করেন digital marketing digital marketing digital marketing Bangla tutorial digital marketing full course digital marketing digital marketing Bangla full course আপনি এভাবে দিতে পারেন ওকে তারপরে এইভাবে আপনি কি করতে পারেন একশোটা পাঁচশোটা ক্যারেক্টারের ভিতর থেকে আপনি এগুলা দিতে পারেন আচ্ছা এইগুলা দেওয়ার সময় আপনি রিসার্চ করে আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনি কি করবেন রিসার্চ করবেন আপনি যদি আপনি যদি যা মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন না বা আপনি জানেন না তাইলে আপনি এখান থেকে একটা ট্যাব নেবেন ট্যাগ নিয়ে এখান থেকে সার্চ দিবেন ইউটিউব ইউটিউব টেক জেনারেটর আপনি সার্চ দিবেন YouTube tag generator YouTube tag generator search দেওয়ার পরে এইরকম আপনার কাছে ফিচার আসবে এখান থেকে এইটা আপনি ওপেন করবেন এইটা ওপেন করবেন তারপরে এইটা এইটা ওপেন করবেন এই তিনটা ওপেন করবেন এগুলাতে ওপেন করার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব আপনার এখানে আসবে সাইন আপের একটা অপশন আসবে এই সাইন আপের অপশনটা আপনাকে দিতে হইব এখান থেকে এটা ওপেন করবেন এখানেও সাইন আপ করতে হইব তিনটা জায়গায় আপনাকে সাইন আপ করতে হইব আপনি এই জায়গার মধ্যে পেজের মধ্যে ঢুকার পরে উপরে দেখতে পারবেন সাইন আপ আপনি এখানে সাইন আপ দিবেন সাইন আপ করার জন্য আপনার ইমেল দিবেন অথবা আপনি পারবেন যে গুগল থেকে যে অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে ওটা থেকে সরাসরি সাইন আপ হয়ে যেত আচ্ছা এখান থেকে যেমন মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিএনজি ভাই লাস্টে যেটা ওপেন করলেন ওইটাই কি সাইন আপ করা যাবে হ্যাঁ হ্যাঁ সাইন আপ তো তিনগুলাই তো এইটার এখানে সাইন আপের উপরে digital marketing Bangla full course এইটা দিয়ে আপনি এখান থেকে I am not a robot এটা দিলেন দেওয়ার পরে আপনি জেনারেট ট্যাগ অর্থাৎ এইটা হচ্ছে আপনার মূল ট্যাগ কথা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার মূল ট্যাগ অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে আপনি বাংলায় প্রত্যেকটা টিউটোরিয়াল জমা দিবেন কথা বুঝতে পারছেন এই জন্য আপনি বলছেন digital marketing Bangla full course এখন আপনি কি দিবেন এখন আপনি মনে করেন ব্লগ ভিডিও দিলেন ব্লগ ভিডিও বলতে আমি বলছি আপনি মনে করেন হাঁটতেছেন হঠাৎ হাঁটতেছেন সুন্দর একটা সিনারি জায়গা দেখছেন সেটা আপনি ভিডিও মোবাইল দিয়ে আপনার ভিডিওটা ধারণ করে এটা একটা পোস্ট করে দিলেন তাহলে আপনি ওই সময় দিবেন blog video Bangla blog video এখানে সার্চ দিবেন আপনি কি বাংলা ব্লগ ভিডিও যাই হোক ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এটা টেক জেনারেটারও দিলাম সার্চ দিলাম এই যে টেক জেনারেটরে সার্চ দিছি টেক জেনারেটরে সার্চ দেওয়ার কারণে আমাকে নিচের মধ্যে কিছু টেক সে দেখাইয়ে দিবে কি করলো বুঝলাম না went wrong please try again আচ্ছা শুধু ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দেখি তো এই যে আচ্ছা যাক এভাবে আসছে না শুধু ডিজিটাল মার্কেটিং দিছিলাম আসছে digital marketing digital marketing zero one zero digital marketing দুই হাজার তেইশ learn digital marketing digital marketing basic digital marketing course দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কি করতে পারেন এই টেকগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে ওই জায়গার মধ্যে আপনি বসাই দিতে পারেন এই জায়গার মধ্যে আপনি এইভাবে বসাই দিতে পারেন এই যে দেখেন আপনার এই জায়গাগুলো লাল দেখাই দিচ্ছে এর মানে হচ্ছে আপনার টেকগুলো পাঁচশো ক্যারেক্টারের বেশি হয়ে গেছে আপনি এখান থেকে কাটটা দিবেন কাটটা দিবেন কাটটা দিবেন যতক্ষণ পর্যন্ত না সে সবুজ দাগ হয় ততক্ষণ পর্যন্ত কাটটা দেওয়া লাগবে কথা বুঝতে পারছেন তো এগুলো আপনি রিসার্চ করে দিবেন আপনি যদি মনে করেন এইভাবে সবগুলা কপি করে নিতেন তো সবগুলা কপি করে দিতে পারেন সবুজ দাগ হয়ে গেছে আর আপনি যদি মনে করেন না এখান থেকে একটা একটা করে দিবেন তাহলে একটা একটা করে এইভাবে কপি করবেন এভাবে এখান থেকে এইটা কপি করবেন এভাবে কপি করে করে আপনি দিয়ে দিবেন ঠিক সেম এই জায়গার মধ্যে ওইভাবে আপনি লিখবেন এটা ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ দিবেন আপনার জন্য এইভাবে ঠেক দেখাইব আচ্ছা এখন দেখেন বাংলা ব্লগ ভিডিও দেখেন বাংলা ব্লগ ভিডিও দিয়ে সার্চ দিছি কত Bangla blog video related tag চলে আসছে এগুলো আপনি এখান থেকে এইভাবে কপি করেও দিতে পারেন অথবা সবগুলো একসাথে কপি করে নিয়েও দিতে পারেন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে নেবেন সেটা আপনার রুচি কথাটা বুঝতে পারছেন এই জন্য এইগুলা একদম কঠিন কিচ্ছু না আমরা অনেকেই বুঝিয়া আমরা শব্দ খুঁজে পাচ্ছি না এই পাচ্ছি না সেই পাচ্ছি না এই করতেছি সেই করতেছি আসলে আমরা স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ শিওর দে শুনতেছি তো আসলে আমরা স্যার বিভিন্ন হ্যাঁ আপনার স্যার বিভিন্ন অ্যাপ আছে যে বিভিন্ন ভিডিওর যে ট্যাগগুলো আছে ওইগুলা বের করে দেয় ওইগুলা ডাইরেক্ট কপি করে এনে দেওয়া যাবে আমি বলতেছি আপনাকে হ্যাঁ আপনার প্রশ্নটা নিচ্ছে আমি শেষ করে নি আমার কথাটা তো আমরা টেকগুলা আমরা টেক যে অনেক সময় বলি আমরা লিখতে পারি না মনে আসতেছে না বুঝতেছি না আমার মূল ফোকাস কিওয়ার্ডটা কি সেটা আমি আগে চিন্তা করবো মূল ফোকাস টেক কোনটা সেটা আমি চিন্তা করবো এই মূল ফোকাস টেকটা দিয়ে এখানে সার্চ করবো আমাকে অনেক টেক সে সাজেস্ট করবে এখান থেকে আমি টেক ইচ্ছা করলে সবগুলো এখান থেকে কপি করে নিতে পারি আর না যদি আমি নেই একটা একটা করে নিব তাহলে একটা লেখবো এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখান থেকে তবে একটা জিনিস মনে রাখবেন এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করা এটা আসলে খুব ভালো মানে হান্ড্রেড পারসেন্ট রিয়েল ওয়ে না হান্ড্রেড পারসেন্ট রিয়েল হচ্ছে আপনি নিজ হাতে লিখে দেয়া হান্ড্রেড পারসেন্ট রিয়েল সিস্টেমটা হচ্ছে আপনি নিজ হাতে এটা লিখে দিবেন সেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট রিয়েল সিস্টেম তবে আপনি টেক খুঁজে পাচ্ছেন না সেই টেকগুলো খোঁজার জন্য এখানে আপনি কি করতে পারেন সার্চ করতে পারেন হ্যাঁ এখন ভাইজান আপনার কি প্রশ্নটা করছিলেন একটু প্রশ্নটা করেন শুনি স্যার বিভিন্ন অ্যাপ দ্বারা যদি আপনার ভিডিও ট্যাগগুলো আমি কপি করে আনি তাহলে কি সমস্যা হবে কপি করে নেওয়ার সমস্যা না কিন্তু বিষয়টা হচ্ছে কপিটা অথেন্টিক কোনো ওয়ে না হ্যাঁ এটা অনেক সময় ঝামেলা করতে পারে এই জন্য আপনি কি করবেন ট্যাগগুলো এখান থেকে দেইকা আপনি নিজে লেখা নেবেন বিষয়টা আপনার জন্য অথেন্টিক আচ্ছা, ওয়ে হচ্ছে আপনার সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে আপনি ট্যাগগুলো নিজ হাতে লিখে দেয়া স্যার ট্যাগের জন্য কি কপিরাইট ধরতে পারে হ্যাঁ হ্যাঁ কপিরাইট ধরতে পারে আচ্ছা স্যার এটাই জানার ছিল আচ্ছা ওকে তাহলে আমরা সামনে বাড়ি এখন এটা আমরা কি করলাম সেভ দিয়ে দিলাম তারপরে যতবার আপনি সেভ দিবেন ততবারই আপনার এটা চলে যাবে কথা বুঝতে পারছেন আপনি আবার সেটিংসে যাবেন আচ্ছা আবদুল্লাহ ভাই জি স্যার ওই যে সুমনা আপু ছিল একজন না আমাদের উনি উনি কি আপনার সাথে এখন যোগাযোগ রাখছে জি স্যার আছে তো স্যার গ্রুপেও আমাদের একটা গ্রুপে তো স্যার অ্যাড করেছি স্যার ওনার আইডি তো নষ্ট হয়ে গেছে নতুন আইডি খুলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উনি নক মানে দিছে আপনি ওনার লিংকটা দেন দেন বলে দিয়ে বলেন যে ক্লাস চলছে ক্লাসে জয়েন করার জন্য আচ্ছা স্যার ওনাকে তো অ্যাড করছি স্যার আমাদের গ্রুপে ওকে তারপরে এখানে চ্যানেলের চ্যানেলের আমরা বেসিক ইনফোটা শেষ হইছে এখন আমরা দিব কি অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংসটা দিব অ্যাডভান্স সেটিংসটার মধ্যে অ্যাডভান্স সেটিংসটার মধ্যে আমরা এখানে দেখব এই জায়গাটা একটু পড়ব এখানে দেখেন আমরা তিনটে অপশন আছে তিনটে অপশনের মধ্যে এটা বলছে yes set this channel as a made for kids I always upload content that is made for kids সে বলছে যে এটা হচ্ছে একটা শিশুদের জন্য চ্যানেল আমি সবসময় এমন ভিডিও দিব যে ভিডিওগুলো শুধু শিশুদের জন্যই প্রযোজ্য যে ভিডিওগুলো শুধুমাত্র শিশুদের জন্য প্রযোজ্য তাদেরকেই আমি এই ভিডিওগুলো এখানে ছাড়বো এবং আমার চ্যানেলে ওই সমস্ত মানুষগুলো ভিজিটর হোক যারা আমার কি হয় যেন শিশু হয় তারা শিশু হয় কথা বলছেন শিশু রিলেটেড ভিডিওগুলো আমি ছাড়বো এই জন্য হয় শিশুরা আসুক না হয় শিশুদের বাবা আসুক মা আসুক এই ধরনের আসলে আমরা কি শুধু শিশুদের জন্য ভিডিও ছাড়বো না আচ্ছা দুই নম্বর হচ্ছে no set this channel is not made for kid I never upload content that is made for child children আরেকটা কথা বলছে কি যে আমি কখনোই ছোট শিশুদের জন্য ভিডিও ছাড়বো না আমি এমন ভিডিও ছাড়বো যেগুলোকে অ্যাডাল্ট ভিডিও বলে যে অ্যাডাল্ট ভিডিওগুলো অবশ্যই কি করব আমি আমার চ্যানেলের মধ্যে ছাড়বো এবং আমি কখনোই চাচ্ছি না যে আমার চ্যানেলের মধ্যে শিশু বাচ্চারা আসুক কথা বুঝতে পারছেন এটা আমি চাচ্ছি না এই জন্য আমি এমন ওই সরি একটা মিনিট আমি আসলে বড় একটা যন্ত্রণার মধ্যে ওই এটা এখানে আসে নাই আচ্ছা যাক তো আমরা যদি শুধু অ্যাডাল্টদের জন্য ভিডিও আপলোড করি তাহলে আমাদের এই অপশনটা সেট আপ করে দিতে হইব আর যদি আমরা না সবার জন্য I want to review this settings for each এবার অর্থাৎ আমরা যদি এই ভিডিওটা সবার জন্য দেই তাহলে এইটা আমরা সেট করে দিব অর্থাৎ আমার ভিডিওতে শিশু আসলেও কোনো সমস্যা নাই বয়োজ্যেষ্ঠরা আসলে কোনো সমস্যা নাই ইয়াংরা আসলে কোনো সমস্যা নাই পুরুষরা আসলেও কোনো সমস্যা নাই মহিলারা আসলে <coughs> কোনো সমস্যা নাই তখন আমরা এই অপশনটা আমরা সেট করে দিব আচ্ছা তারপরে লিঙ্কড অ্যাডস অ্যাকাউন্ট এটা হচ্ছে লিঙ্ক ওই সময় করতে হয় যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন এইটা লিঙ্ক আপ করতে হয় এখন এটা আমাদের কাজ নেই automatic caption don't want to see potentially roots word আচ্ছা something makes mistake this settings does not allow potentially আচ্ছা এমন কিছু ওয়ার্ড যে ওয়ার্ডগুলো মানুষের মানে অনেক সময় কমেন্টসে ব্যবহার করে অথবা মানে খারাপ ওয়ার্ড যেগুলা আপনি এরকম ওয়ার্ড চাচ্ছেন না সেই রকম কোনোগুলোকে যদি আপনি চান না তাহলে এটা সেট আপ করে দিবেন ওকে তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টার্ন অফ ইন্টারেস্টেড এটা আপনার গুগল যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাব তখন এর আগ পর্যন্ত নয় তারপরে এই অপশনটা আবার সেট করে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার জন্য আমরা এই অপশনটা চলে গেল আবার আমরা সেটিংসে আসবো সেটিংসে আসার পরে আমরা ওই চ্যানেলের মধ্যে যাবো চ্যানেলের মধ্যে গেলাম চ্যানেলের মধ্যে যাওয়ার পরে এটা এই যে তিন নম্বর অপশনটা একটু সময় দিন লোডিং হইতে এটা ইংলিশেই হবে হ্যাঁ features that's can be available এই অপশনটা আমরা দেখবো এই অপশনগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক ভেরিফাই থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকই আপনার প্রত্যেকেরই ভেরিফাই হয়ে যাব কিন্তু আপনি পরবর্তী দুইটা ভেরিফাই হচ্ছে যদি এখান থেকে মিনিমাম দুইটা ভেরিফাই না করেন এক নাম্বার এবং দুই নাম্বার স্টেপগুলো যদি ভেরিফাই না করেন তাহলে আপনার এই চ্যানেলের মধ্যে পনেরো মিনিটের বড় কোনো ভিডিও দিতে পারবেন না অর্থাৎ আমি যেভাবে এক ঘন্টা দুই ঘন্টার ভিডিও দেই আপনি সেইভাবে এক ঘন্টা দুই ঘন্টার ভিডিও দিতে পারবেন না এজন্য আপনার অবশ্যই প্রয়োজন হচ্ছে কি এই চ্যানেলটাকে ভেরিফাই করা এই চ্যানেলটাকে ভেরিফাই করা এই অপশনটা অটোমেটিকলি থাকে তারপরে এটাকে ভেরিফাই করা ইন্টারমিডিয়েট ভেরিফাই ইন্টারমিডিয়েট ভেরিফাইয়ের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখেন কি কি বলছে অর্থাৎ এটা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন ভেরিফাইয়ের জন্য এখানে ক্লিক করবেন এই যে ক্লিক করলেন ক্লিক করার পরে একটা নতুন ফিচার আপনার কাছে আসবে নতুন একটা অপশন আসবে সেখান থেকে আপনি অবশ্যই ভেরিফাই করতে হইব ঠিক আছে এখন কি করবেন আপনি বাংলাদেশ সেট করা আছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে গেট দ্য কোড আসবে গেট দ্য কোডে যেমন এটা যেমন মনে করেন আমার মোবাইল নাম্বার এখন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই যে দিলাম তারপরে এই যে দেখেন গেট দ্য কোড এখানে সেট করলে আপনার এখান থেকে মেসেজ দিয়ে একটা কোড যাইব সেই কোডটা আপনি দিবেন তারপরে আপনার ভিডিওটা কী চ্যানেলটা কী হয়ে যাব মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই হয়ে যাব আমি এখন এই পর্যন্ত ডাইরেক্ট ভেরিফাই করে দেখাইতে পারতেছি না কারণ এটা আমার এই নাম্বার দিয়ে অলরেডি আমার আরও দুইটা চ্যানেল ভেরিফাই করা আছে সো দ্যাট আমার জন্য এটা রিক্স হয়ে গেছে আমি দেখাই দিছি ডাইরেক্ট আমার নাম্বারটা দিয়ে এই নাম্বার দিয়ে না অন্য নাম্বার দিয়ে এটা দিয়ে না আমার অন্য নাম্বার দিয়ে ভেরিফাই করা আচ্ছা দেন তারপরে হচ্ছে এটা ভেরিফাই হয়ে গেল তারপরে থার্ড ভেরিফাই থার্ড ভেরিফাইটা হচ্ছে increase the number of daily videos upload and live streams and আপনি যদি লাইভ করতে চান চ্যানেল থেকে সরাসরি লাইভ করা যায় আপনি যদি সেই চ্যানেল থেকে সরাসরি লাইভ করতে চান তাহলে এই ভেরিফাইটা করতে হইব এই ভেরিফাইটা কি এটা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই আপনি কি দিয়ে ভেরিফাই করবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন এই ভেরিফাইটা করার আগে আপনাকে দুই নাম্বার ভেরিফাইটা অবশ্যই করতে হইব দুই নাম্বার ভেরিফাইটা করার পরে আপনি তিন নাম্বারটা এনআইডি দিয়ে ভেরিফাই করবেন অবশ্যই আপনার একটা ন্যাশনাল এনআইডি লাগবে এবং স্মার্ট কার্ড হলে ভালো হয় তারপরে সেভ করে দিবেন ওকে এগুলো হচ্ছে features that's can be available এইটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল আমাদের যে চ্যানেল সেক্টরটা শেষ হইল এখন আসেন upload that default upload is the default upload the default হচ্ছে একটা বিষয় যে বিষয়টা হচ্ছে আপনি যদি একটা ভিডিও আপলোড করতে চান আপনার এখানে এমন একটা টাইটেল দিবেন যে টাইটেলটা ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিকলি এই ডিফল্টটা চলে আসবে যেমন হচ্ছে এখানে দেওয়া যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে সেই ভিডিওতে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অপশনটা আপনার ভিডিও টাইটেলে চলে আসবে ভিডিও টাইটেল কি ভিডিও টাইটেল হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন একটা ভিডিও আছে এখানের মধ্যে এই যে ভিডিও আছে ভিডিওটার মধ্যে এই অপশনটা এই অপশনটা টাইটেল এই অপশনটা টাইটেল এটাকে টাইটেল বলে কথা বুঝতে পারছেন এই অপশনটা টাইটেল এটাকে টাইটেল বলে এই টাইটেলটা এখানে যে দেয়া আছে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাঁ এই টাইটেলটা এখানে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি যা আমি যে কোনো ভিডিও যদি আপলোড করি আর কিচ্ছু না লেখি তাহলে আমার এই এই টাইটেলটা সেখানে উপস্থিত থাকবো এরপরে যদি আমি এই ভিডিওর মধ্যে ঢুকি তাহলে ভিডিওর মধ্যে ভিতরে গেলে দেখতে পারবেন আমাদের একটা কি আছে এখানে একটা ডেসক্রিপশন দেখা যাইব ডেসক্রিপশনটা কিভাবে দেখায় সেটা আমি দেখাচ্ছি একটু অ্যাড করেন We've helped millions of creators improve their SEO to grow their YouTube channels. TubeBuddy is a platform that helps ওদের ভিডিও এসইও করা কিন্তু কঠিন না কিন্তু সঠিক টুলগুলোকে নতুন আসছে হ্যাঁ এনআইডি বেরি না নতুন না তো গত তিন বছর থেকে এটা চলছে না স্যার কত বছর তো আমারটা চাই নাই আমারটা ইনেবল করা আচ্ছা তাইলে নতুন করে সেট এই যে দেখেন এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে এটাকে বলা হয় ভিডিওর ডেসক্রিপশন এখন আপনি যদি আপনার চ্যানেলে ওই জায়গার মধ্যে একটা ডেসক্রিপশন সেট আপ করে দেন আর যদি কিচ্ছু না দেন তাহলে এই ডেসক্রিপশনটা দিয়েও আপনি কি করতে পারেন অটোমেটিকলি আপনার ভিডিওটা আপলোড করে দিতেই পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে সেটাকে বলা হয় ডিফল্ট ওকে এখন আপনি আপনার চ্যানেলের কি দিবেন যদি দিতে চান সেখানে দিবেন তারপরে একটা আপনি আপনার এখান থেকে কি করবেন কিছু ডেসক্রিপশন আপনি লিখে দিবেন আপনার ভিডিও রিলেটেড যে আপনি কোন রিলেটেড ভিডিও দিবেন আসলে তো আপনারটা আমি জানি না আমি ডিজিটাল মার্কেটিং দিব এই জন্য আমি এখানে লিখে দিছি this is a digital marketing tutorial channels I am a expert on digital marketing so I will share with you digital marketing more and more classes I will share they I will share in here to marketing related class is like Facebook marketing Instagram marketing Twitter marketing LinkedIn marketing এভাবে অনেক দিছি তারপরে ইউটিউব মার্কেটিং গুগল মার্কেটিং একসা এভাবে আপনি দিতে পারেন আপনি এখানে একটা ডেসক্রিপশন আপনি আপনার রিলেট চ্যানেল রিলেটেড একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন যেটা আপনার ভিডিওতে থাকবে তারপরে আসুন এখানে দিবেন আপনি পাবলিক এই যে এখানে পাবলিকটা অবশ্যই পাবলিক মানে সর্বজনীন পাবলিক দিবেন তারপরে আপনার এখানে চ্যানেল রিলেটেড কয়েকটা ট্যাগ দিবেন আপনি আগে যে এই চ্যানেল দেখতে চ্যানেলের মধ্যে যে ট্যাগ দিয়েছেন সেই ট্যাগগুলো ওখানে দিতে পারেন চাইলে অথবা আপনি আপনার ভিডিওগুলো কোন রিলেটেড দিবেন সেই ভিডিওগুলোর উপরে চিন্তা করে গবেষণা করে যেভাবে আমি ট্যাগ জেনারেট জেনারেট দেখাইছি ট্যাগ রিসার্চ করে দেখাইছি ওভাবে আপনি এখান থেকে ছেটগুলো ট্যাগগুলো বসাইয়ে দিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বেসিক তারপরে অ্যাডভান্স সেটিংসে আসেন অ্যাডভান্স সেটিংসে আসার পরে কিছু জিনিস আছে আমরা বুঝব অটোমেটিক চ্যাপ্টার আচ্ছা এটা হচ্ছে প্রথম দেখেন লাইসেন্স আচ্ছা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স হ্যাঁ আমার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে ক্রিয়েটিভ কমন্স স্বীকৃতি না আমারটা স্ট্যান্ডার্ডই থাকবে ডিপার্টমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি কোন ডিপার্টমেন্টের ভিডিও দিচ্ছি সেই ডিপার্টমেন্টগুলো ওখানে দেয়া আছে দেখেন এখানে non profit organization and active কোনো প্রফিট ছাড়া আমি চ্যানেল চাইলে এটা দিব কমেডি দিলে কমেডি মানে ফান চাইলে আমি ফান দিব how and style channel style দিব নিউজ অ্যান্ড পলিটিক্স আমি যদি পলিটিক্স এবং নিউজ দিতে চাই তাহলে এটা দিব দ্য নে গেম দিলে গেম দিব গেমিং যদি খেলাধুলা করে এটা দিব public blogs public and blogs আমি যদি ব্লগ করি তাহলে এটা পাবলিক অ্যান্ড ব্লগ দিব প্যাটস অ্যান্ড অ্যানিমেলস আমি যদি বা কোনো কোনো প্রাণী মনে করেন আপনার বাসায় একটা সুন্দর ক্যাটস আছে আপনি ক্যাটস আছে আপনার বাসায় একটা ক্যাট আছে সেই ক্যাটটা খেলাধুলা করে যেমন আমি আগে আমি তখন ইউটিউব জানতাম না আসলে যদি জানতাম তাহলে আমি আমার একটা বিলাই দিয়ে আমি একটা আপনার পোষা বিড়াল দিয়ে আমি ইউটিউব চ্যানেল অনেক উপরে নিতে পারতাম বাট আনফর্চুনেটলি ওই সময় ইউটিউব সম্পর্কে আমি ধারণা ছিল না বা আমি কাজটা শিখি নাই আমার একটা প্রাণী ছিল আপনার আমার ফেসবুকের যদি অ্যাকাউন্টের খুব আজ থেকে পাঁচ বছর আগের যদি কোনো কিছু খুঁজেই বার করতে পারেন তাহলে সেখানে দেখতে পারবেন আমি একটা বিড়ালের বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছি আমি ঘুমাইছি সে আয়সা আমার মাথার পাশে ঘুমাই গেছে আমার বুকের উপরে ঘুমাই গেছে এইভাবে হচ্ছে এই যে মানে বিশেষ এন্টারটেনমেন্টটা তারা নিয়ে করছিলাম এই এন্টারটেনমেন্টগুলো আজকে ভিডিও করে দিতাম যদি সে এখন থাকতো এখন তার নাই এই জন্য তাকে নিয়ে কিছু করা যাচ্ছে না ওই সময় আপনারও যদি এইভাবে কোনো পোষা বিড়াল থাকে অথবা কোনো ডগ থাকে আপনার অথবা অন্য কোনো প্রাণী থাকে ময়না থাকে শালিক থাকে ওইগুলা নিয়ে আপনি যে এন্টারটেনমেন্ট করবেন সেই এন্টারটেনমেন্টগুলোর ভিডিওগুলো আপনি দেন না অথবা আপনার কাছে একটা বিশেষ একটা কি আছে আপনি মনে করেন টেইলার হ্যাঁ আপনি পোশাক কাটতে পারেন আপনি পোশাকের কাটগুলা ভিডিও করে করে আপনি দেন সমস্যা কি আপনি মনে করেন আপনার হয়তো বা আপনার ফিশারি আছে মাছের খামার আছে গের আছে আপনি মাছের খামারের থেকে কিভাবে মাছে মাছের পোনা ছাড়তেছেন কিভাবে মাছের খাবার দিচ্ছেন কিভাবে মাছ মারতেছেন মাছ এক মাসে কত বড় হয়েছে দুই মাসে কত বড় হয়েছে তারপরে ভিডিও দেন হ্যাঁ আপনার হয়তোবা আপনি কি করেন কৃষিকাজ করেন বিশেষ আপনার বাগান আছে আপনার আমের বাগান আছে আপনার জামের বাগান আছে আপনার লিচুর বাগান আছে আপনি সেই বাগানগুলোর ভিডিও করে ভিডিওগুলো আপলোড করেন অথবা আপনি কোনো দোকানে আছেন দোকানের আশপাশের যে বিষয়গুলো অর্থাৎ আপনার কাছে কি নাই আপনার কাছে যে কোনো মুহূর্তে কাজ করার জন্য ওয়ে আছে রাস্তা আছে ব্যবস্থা আছে বাট আপনার সদ ইচ্ছা থাকতেইব কথাটা হচ্ছে আপনার সদিচ্ছা থাকতে হইব এবং ধৈর্য থাকতে হইব একদিনে কোনো কিছু হয় না এই পৃথিবীতে বিল গেটস একদিনে সব একদিনে বিল গেটস হয়ে ওঠেনি ঠিক আছে এই পৃথিবীতে এলান মার্কস একদিনে এলান মার্কস হয়ে হয়ে যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুস একদিনে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়ে যাননি কথা বুঝতে পারছেন আজকের রাষ্ট্রপতি অ্যাডভোকেট জনাব আব্দুল সম্মানিত রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ একদিনে তৈরি হননি সময় লাগছে সময়ে সময়ে উনি যে উনার বিশ্ববিদ্যালয়ে ভর্তির আমাদের জনাব রাষ্ট্রপতি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সেই উনিশশো সালের গল্প বলেন সেই গল্পটা আজকে থেকে উনিশশো সাল মানে আজকে থেকে পঞ্চাশ বায়ান্ন চুয়ান্ন বছর আগের গল্প আপনি কল্পনা করেন কল্পনা করেন সেই চুয়ান্ন বছর আগে থেকেই টার্গেট ছিল সে কি হবে এদেশের একজন প্রভাবশালী ব্যক্তি হবে এবং তার টার্গেটে শেষ পর্যন্ত সে রাষ্ট্রপতি হইতে পারছে সো আপনি একদিনে কিচ্ছু পাবেন না একদিনে এক মাসে আলাদিনের চেরাক পাওয়া যায় না আঙ্গুল ফুলে কলা ছোঁয়া এই পৃথিবীতে কুটিপতির মধ্যে এক কোটি মানুষের মধ্যে একজনও হওয়া সম্ভব হয় কি না সেটা অন্য কথা কিন্তু আপনি আমি সবাই কি করতে হইব সফলতার পাওয়ার জন্য পরিশ্রম করতে হইব আপনার আমার অবশ্যই পরিশ্রম করতে পরিশ্রম ছাড়া কোনো অবস্থাতেই আমাদের কি নাই সফলতা সম্ভব না এটা আমরা সবাই জানি আমরা পরিশ্রমটা অবশ্যই সব মানে ভালোভাবে হতে হবে হ্যাঁ, কারণ স্যার একটা কথা আছে স্যার বনের রাজা নাকি স্যার বাঘ বা সিংহ স্যার কিন্তু স্যার গাধা কিন্তু অনেক খাটে স্যার কিন্তু তাকে কেউ রাজা বলে না অর্থাৎ পরিশ্রমটা আমাদের সেভাবেই করতে হবে সেটা বলতেছি তো এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে টার্গেট ওয়াইজ কাজ করতে হবে টার্গেটটা আপনি কি করবেন সেই টার্গেটটা আপনি নেবেন আমাদের প্রত্যেকের ভিতরে কি আছে ক্রিয়েটিভিটিস আছে হ্যাঁ আমাদের প্রত্যেকের ভিতরে ক্রিয়েটিভিটিস আছে যেমন আমার কাছে আল্লাহ তালা কি দিয়েছেন শিক্ষকতা করার মতো একটা নলেজ দান করছেন আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি এই জন্য কী হয়েছে জানেন আমি যখন ওই ক্লাস সেভেনে পড়ছিলাম তখন থেকে আমি কীভাবে শিক্ষকতা করব তার উপরে একটা বিশেষ ধারণা আমার ভিতরে চলে আসছে এবং ওই থেকেই আমি স্টুডেন্ট ফোরানো শুরু করে দিছি আমি বলা যায় ক্লাস থ্রি থেকেই স্টুডেন্ট ফোরানো শুরু করে দিছি কিন্তু মানে মূল মূল ধারার যে শিক্ষকতা কিভাবে করতে হয় সেই ধারণাগুলো আমার ওখান থেকেই চলে আসছে এবং আমি ফ্রিল্যান্সিং শেখার ছয় মাস পর থেকেই স্টুডেন্ট শেখানো শুরু হয়ে গেছে আমার স্টুডেন্টরাই আমার কাছে চলে আসছে আমি অনলাইনে শুরু করছি এক বছর থেকে এদের আগে অফলাইনে স্টুডেন্টরাই আমার সাথে যোগাযোগ করতো কাজ শিখতাম তো অথচ আমি তখন সফল না তখন আমি একটা অর্ডারও পাইনি যখন মানুষ আমার কাছে কাজ শেখা শুরু করছে প্রথম যাকে আমি কাজ শিখাইছি তখন আমি একটা অর্ডার পাইনি কিন্তু সে আমার কাছে শিখতে আসছে এই জন্যই যে আসলে আপনি অর্ডার পাননি সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আপনার কাছে শিক্ষকতা করার একটা গুণ আছে বা আপনি শিক্ষকতা করতে পারেন আমাকে বুঝাইতে পারবেন এটা হচ্ছে আমার মূল বিষয় স্যার এখানে একটা কথা বলি স্যার এই দিক দিয়ে কিন্তু স্যার আপনি অবশ্যই অবশ্যই স্যার ঠিক আছেন স্যার হ্যাঁ। এবং সফল স্যার কারণ স্যার আপনি নিজে দেখেন স্যার আপনি যেভাবে শিখান স্যার আপনি খুব সহজে বুঝতে পারেন স্যার ভেঙে ভেঙে স্যার এভাবে কেউ শিখায় না স্যার অনেকের অনেক দক্ষতা আছে অনেক জানে কিন্তু স্যার শিখাইতে না থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অ্যাডভাইসের জন্য তো বিষয়টা হচ্ছে আপনার প্রত্যেকের ভিতরে আমি আমার এই কথাগুলো বলতাম না আপনাদের কখনোই বলতাম না বা এগুলো বলার মতো কথাও না আসলে আমি সেরকম কোনো আলাদিনের চেরাগ না যে আমিও আমার অ্যাডভাইস আমার এইগুলা বইলা যে মানুষের কাছে আমি রাতারাতি কিছু হয়ে যিমু সেরকম আমি কিছু না আমি নিতান্তই একজন মানুষ এবং একদম নগণ্য মানুষ এখন আমি লার্নিং পিরিয়ডে আছি ইভেন আপনারা বুঝবেন বিশ্বাস করবেন কি না আমি যদি একটু আপনাদের শেয়ার করি তাহলে দেখবেন যে আমি আজকে একজন স্টুডেন্টকে বলছি আমি আজকে একজন স্টুডেন্টকেই বলছি যে আপনার কাছ থেকে আমার শিকার আছে কারণ উনি কি করছে যে উনি ওনার একটা ফেসবুক বিজনেস ম্যানেজার নষ্ট হয়ে গেলে আমরা জানি রিটার্ন করা খুবই কঠিন বা যাই না আটানব্বই পার্সেন্ট নষ্ট হয়ে যায় বা বিজনেস ম্যানেজারের অ্যাডগুলো ক্যান্সেল হয়ে গেলে সেগুলো রিকভারি করা যায় না বাট উনি কী করছে আসলে ওই ভদ্রলোকটাকে ফাই না কেন উনি কী করছে উনি সে তার বিজনেস ম্যানেজারটাকে সে রিকভারি করে ফেলছে এবং শুধু এভাবেই রিকভারি করে নাই খুব ভালোভাবে রিকভারি করছে এবং কিভাবে রিকভারি করছে এই বিষয়গুলো আমি তার কাছে তারে বলছি যে আপনার কাছ থেকে আমার শিকার আছে যদিও সে সে মানতে রাজি না বাট আমি তাকেই বলছি আমি শিখতে চাই সবসময় শিকার আছে এই জন্য এই যে ওই যে অনুপ এই ভদ্রলোকের কাছ থেকে এই জন্য আপনারা প্রত্যেক মানুষকেই আল্লাহ তালা একটা নলেজ দিয়ে দেয় একটা স্কিল দিয়ে দেয় সেটা আমরা সুপ্তভাবে লালন যদি করতে পারি তার পিছনে সময় দিতে পারি তাহলে সে এই রকম হতে পারে একজন অভিনেতা একজন অভিনেতা সে একদিনে অভিনেতা হয় না এই যে দেখেন আমি বলছি যে কাজ আমি জানি না এই যে দেখেন কনগ্রাচুলেশন আপনার কাছ থেকে শিখা শিখতে হবে স্যার আপনি এমন কথা বললেন যে সে বলতেছে কেন যে কাজ আমি জানি না সে কাজ আপনি করতে পারেছেন তা যদি আপনার কাছ থেকে শিখি তাহলে কি ভুল হয়ে যাবে ভুল হয়ে যায় দেখেন সে বলছে সে তার সম্মানের কথাই বলছে আপনি আমার স্যার আপনি আমার কাছ থেকে কিভাবে শিখবেন আমি আপনারা কাছ থেকেই শিখতে চাই বা সেই শিক্ষক না যে আমি সব জানতাম বরং আমি সেই শিক্ষক যে স্টুডেন্টদের কাছ থেকেও শিকার মন মানসিকতা রাখি তো এই এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি আপনাদের আসলে আপনারা আমার এইভাবেই চিন্তা করতে হবে আমাদের প্রত্যেকটা বিশ্বমুরা পাঠশালা মোর সবার আমি ছাত্র এই মানসিকতা আমি হাঁটবো এবং আমার হাতের মধ্যে যে ডিভাইসগুলো আছে সেগুলাই নিয়ে আমি প্রস্তুত থাকবো একটা জিনিস মনে রাখবেন বিশ্ব আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেশ স্বাধীন করছি শুধু অস্ত্রের জঙ্কার দিয়ে নয় আমাদের মনোবল বুদ্ধি আমার হাতে যা ছিল তাই নিয়ে আমি কাজ করেছি আমার হাতে একটা লাঠি চাবুক ছিল সেই চাবুকটাই ব্যবহার করেছি আমি আপনাদের কাছে যদি একটা গল্প বলি আমি আপনাদের যদি একটা গল্প বলি আমাদের এলাকায় একজন ভদ্রলোক ছিলেন আমার দাদা সম্পর্কে উনি একটু দুষ্ট প্রকৃতির ছিলেন কিন্তু উনি যুদ্ধ করার মতো সামর্থ্য নাই হয়তো আপনাদের বিরক্ত লাগতেছে নাকি চলবো না স্যার বলেন স্যার ভালো লাগছে উনি উনি কি করছে গরু চড়াচ্ছে আমাদের এখানে একটা হিন্দু বাড়ি ছিল সেই হিন্দু বাড়িতে মরিচ আপনারা কি বলেন জানি না আমরা নাগা মরিচ বলি সিলেটি ভাষায় অনেককে বলে আপনার কামরেঙ্গা মরিচ আমি আপনাকে বলি একটু বড় মরিচ মরিচগুলো বড় একদম একটা ফলের মতো দেখতে মনে হয় আর কি আর জাল তাকে আচ্ছা বোম্বাই মরিচ বলেন অনেকে অনেক ধরনের নাম বলেন আমাদের সিলেটে সাধারণত এটাকে বলা হয় নাগামরিচ কামরেঙ্গা মরিচও বলে যাই হোক এটা বড় মরিচ এবং খুবই জাল মানে জাল কাকে বলে সেই রকম জাল তো এই হিন্দু মানুষগুলো যখন এই যুদ্ধ শুরু হয়েছে হিন্দু মানুষগুলো তারা তাদের বাড়ি সাইডে চলে গেছে ইন দ্য মেন টাইম ওই সময় গরু রাখতেছেন আমার ওই দাদা এবং ওই সময় আসছে পাকিস্তানিরা হ্যাঁ পাকিস্তানিরা আসার পরে এখানে বলছে ওই যে মরিচগুলা গাছের মধ্যে পাইকা আপনার এক একটা সফরির মতো একটা পেয়ারার মতো হয়ে গেছে কথা বুঝতে পারছেন তো ওনার ওনারে জিজ্ঞাসা করছে পাকিস্তানিরা ইয়া কি আয় তো উনি বলছেন ইয়া মজাদার ফল হয় কথা বুঝতে পারছেন খুব মজাদার ফল হয় মজাদার ফল হয় বলার পরে ওই পাকিস্তানিরা কি করছে ওইগুলা পাইরা এক একজনে দুইটা তিনটা পাঁচটা কইরা পকেটে লইছে পকেটে নিয়া তারপরে তারা খাওয়া শুরু কইরা দিছে আর উনি কি করছে ওরা খাওয়া শুরু করছে দেইকাই উনি গরু মরু রাইকা দৌড়াইয়া ফলাইছে কারণ লাফাইকা লাল হইয়া আছে গাছের মধ্যে ফাঁকছে লাল হইছে কি পরিমাণ জাল হইবে আপনি চিন্তা করেন তো কি করছে ওই সময় উনি পলাইছে ওনা কি করছে মুখে দেওয়ার পরেই তো কিছুক্ষণ পরে নাগামরিচ আবার ওই মরিচগুলো দেখেন খাওয়ার পরেই কিন্তু জাল লাগে না কিছুক্ষণ পরে জাল লাগে তো কিছুক্ষণ পরেই তাদের জাল শুরু হয়েছে এবং মাটিতে পইরা তারা গোড়াগড়ি শুরু করছে ওই লোকটারে তারা খুঁজতে শুরু করছে খুঁজিয়া না পাইয়া তার গরুরে গুলি কইরা মারছে এরা এটা কি করছে ওরে কিন্তু তাৎক্ষণিক তো ওইদেরকেও একটা শাস্তি দিছে <coughs> ওইভাবে আমাদের বুদ্ধি খাটাইয়া আমাদের জয় আসছে আপনারা আমরাও কি করতে হবে যুদ্ধের আমরাও যে সেকশনে নামছি এটা হচ্ছে শিকার সেকশন এটা আমাদের একদিনে হবে না সময় লাগবে ভাই সময়ের জন্য আপনি অপেক্ষা করতে হইব আপনার মাথা খাটাইতে হইব আপনাকে নিশ সিলেক্ট করতে হইব আর আপনার পরিশ্রম থাকতে হইব আচ্ছা যাক public and blog pets and animal science and technology আপনি যদি সায়েন্স বিষয়ক ভিডিও দেন তাহলে সায়েন্স ইন টেকনোলজি হবে এন্টারটেইনমেন্ট আপনি যদি বিনোদনমূলক ভিডিও দেন তাহলে বিনোদন দিবেন ট্রাভেল অ্যান্ড ইভেন্ট আপনি মনে করেন ভ্রমণ করেন খুব বেশি ভ্রমণ করেন আপনি ভ্রমণ করে কোথাও গেছেন আপনি ট্রাভেল করে ভ্রমণ করছে কোথাও গেছেন জাভলং গেছেন সেখানে গিয়ে একটা ভিডিও করেন আপনি বিছনাকান্দি গেছেন সেখানে গিয়ে একটা ভিডিও করেন আপনি কক্সবাজার গেছেন সেখানে গিয়ে একটা ভিডিও করেন আপনি বান্দরবান গেছেন আপনি সেখানে গিয়ে একটা ভিডিও করেন এই ভিডিওগুলো কিন্তু মানুষ খুব বেশি দেখে মিউজিক আপনি গান করেন মিউজিক ভিডিও দেন মোটর বাইসাইকেলস অ্যান্ড এগুলা এই বিষয়গুলো আপনি ওই মোটর যানগুলার আপনি ড্রাইভ করেন অথবা সেগুলার বিভিন্ন পার্টস নিয়ে কথা বলবেন অথবা আপনি মেকানিক্সের কাজ করেন সেটা দেন আপনি এডুকেশনাল কোনো ভিডিও দিতে চাইলে সেটা দেন মুভিস অ্যান্ড অ্যানিমেলস অ্যানিমেশন এগুলোও দিতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন স্যার সেগুলো কি স্যার আমরা এডুকেশনে দিব নাকি পাবলিক এন্ড ব্লগ দিব না এগুলো পাবলিক না এটা এগুলো পাবলিক না এটা অবশ্যই হবে সায়েন্স টেকনোলজি না সরি সায়েন্স টেকনোলজি না আমি কি দিছিলাম ভুলে গেছি স্যার পাবলিক দিছিলেন স্যার আপনি মনে আছে ও আচ্ছা পাবলিক এন্ড ব্লগ তাহলে পাবলিক ব্লগই দেওয়া যায় সমস্যা নাই পাবলিক অ্যান্ড দেওয়া যায় সমস্যা নাই আমরা যেহেতু এগুলা কি করতেছি সবার জন্য দিচ্ছি আচ্ছা শেষ এটা দিয়ে দিলাম এইটার অপশন শেষ তারপরে হচ্ছে আমাদের টিউটোরিয়ালের অবশ্যই ল্যাঙ্গুয়েজটা বাংলা ক্যাপশন সার্টিফিকেশনে এটা আপনি কি তা কী দিতে পারেন এই কন্টেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে টেলিভিশন কখনো সম্প্রচার করা হয়নি এখানে না এটা কিচ্ছু না দেয়াই ভালো তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা ইউনাইটেড কিংডমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা ইউনাইটেড কিংডমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আরও যদি বাংলা টাংলা আপনি বলেন যে আমার চ্যানেলের সব ল্যাঙ্গুয়েজ হবে বাংলা তাহলে আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন কথা বুঝতে পারছেন স্যার আমরা কি ইউকে দিব না আমেরিকান দিব স্যার না আমরা ইউকে আমরা বাংলাদেশের মানুষ ইউকেন ইউকে ইউনাইটেড কিংডমের ইংলিশ ব্যবহার করি তারপরে কমেন্ট এটা দেখেন সাইটটা অপশন আছে অল অ্যাপ্রুভাল কমেন্টস অর্থাৎ যে কেউ যে কোনো কমেন্ট করুক সেটা আপনাকে অ্যাপ্রুভ সরাসরি এটা আপনার কাছে পৌঁছবে যে কেউ যে ভালো কমেন্ট করুক খারাপ কমেন্ট করুক যে কমেন্ট করুক না কেন আপনি দেখতে পারবেন put on hold review of potentially inappropriate comments আপনি চাচ্ছেন যে এমন কিন্তু কমেন্ট যে কমেন্টটা খারাপ বা আপনার চ্যানেল নিয়ে অনেকে বাজে মন্তব্য করতে পারে সেরকম কমেন্ট না দেওয়ার জন্য তাহলে আপনি এটা দিয়ে দিবেন এইটা অপশন দিয়ে দিবেন যে এই অপশনটা হচ্ছে কি আপনার এখানে কেউ কমেন্ট করলে সেই কমেন্টটা আগে আপনার কাছে আসবে আপনি যদি সেই কমেন্টটাকে পাবলিক করে দেন তাহলে মানুষ দেখতে পারবে আর যদি পাবলিক না করেন তাহলে এই কমেন্টটা আপনি দেখতে পারবেন না তিন নম্বর হল টু রিভিউ অল কমেন্ট আপনি বললেন যে অল প্রত্যেকটা কমেন্টই রিভিউর মধ্যে রাখবেন আপনি প্রত্যেকটা কমেন্ট রিভিউতে রাখবেন ক্লোজ কমেন্ট অথবা বললেন আপনি আপনার ভিডিওতে কেউ যেন কমেন্ট নাই করতে পারে ঠিক আছে তাহলে অল অ্যাপ্রুভ প্রথম দিকে নতুনভাবে অল অ্যাপ্রুভ এটাই দিয়ে দিবেন তারপরে এখানে সেভ আসবে আপনি সেভ দিবেন শেষ অ্যাডভান্স সেটিংসটাও শেষ পারমিশন আসুন পারমিশনটা কি পারমিশনটা হচ্ছে আমার চ্যানেলটাকে আরেকজন ইউজ করার জন্য ব্যবহার করতে চায় বা কাউকে আমি চ্যানেলটা দিয়ে দিতে চাই আমি ট্রান্সফার করে দিতে চাই তাহলে ওই জায়গাতে আমি পারমিশন দিয়ে দিব কথা বুঝতে পারছেন এই যে আমন্ত্রণ এই যে ইনভাইটেশন এখানে জানাইমু ইনভাইটেশন জানানোর পরে এখান থেকে ইমেল দিমু তারপরে অ্যাক্সেস দিমু অ্যাক্সেস দেওয়ার সময় তাকে কি দিব ম্যানেজার ম্যানেজার দিমু দা এডিটর দিমু তার শুধু এডিটর দিমু নাকি সাবটাইটেল এডিটর দিব না অডিয়েন্স অডিয়েন্স লিমিটেড এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব ঠিক আছে অর্থাৎ আপনি বায়ারের কাজ স্যার আমি একটা চ্যানেল তৈরি করার পর স্যার ধরেন স্যার আমি বায়ারকে দিব স্যার তখন স্যার কোনটা দিব ম্যানেজার এখান থেকে এখান থেকে পারমিশন স্যার পারমিশন কি স্যার আমি কোন পারমিশন দিব স্যার ম্যানেজার দিব নাকি স্যার হ্যাঁ ম্যানেজার অবশ্যই ম্যানেজার আচ্ছা অবশ্যই ম্যানেজার আচ্ছা তারপরে আসেন কমিউনিটি কমিউনিটি এখন আপনি আপনার চ্যানেলে ম্যানেজিং মডারেটর যোগ করতে পারবেন এইসব ব্যবহার করে আচ্ছা ম্যানেজিং মডারেটর ম্যানেজিং মডারেটর মানে হচ্ছে আপনি এখান থেকে কোনো একজন মানুষকে চ্যানেল আপনার কাছে কিন্তু আপনি চাচ্ছেন আপনার চ্যানেল অন্যজনে ম্যানেজ করুক আপনার কাছে লগ ইন এক্সেস সব কিছু কিন্তু এমন একজনকে দিতে চাচ্ছেন তাহলে তার মডারেটর ম্যানেজার দিবেন অ্যাড মডারেটরের নাম লিখবেন তারপরে আরেকজন দিতে চাইলে আরেকজন দিবেন অথরাইজ ইউজার দিবেন তারপরে এখান থেকে হিডেন ইউজার দিবেন শেষ আচ্ছা ডিফল্ট সেটিংস ডিফল্ট সেটিংস এগুলো অল অ্যাপ্রুভাল কমেন্টস এগুলো আগে দেখাই দিছে এগুলো আর নতুন করে দেখাইয়ে দেওয়ার প্রয়োজন নাই কন্ট্রাক্ট কন্ট্রাক্টটা হচ্ছে all use the service is subject to YouTube ট্রি টার্মস অফ সার্ভিস এটা হচ্ছে ইউটিউবের সব টার্মস আমরা মেনে চলবো এখান থেকে এটাই দিয়ে দিছে এটা কিচ্ছু বোঝানো নাই ওকে এখন আসুন আমরা বাম দিকে একটু যাই ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডটা একটু বুঝি ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা যদি একটা ভিডিও আপলোড করি ভিডিওটা আপলোড করার পরে সাবস্ক্রাইবার কতজন লাস্ট আঠাইশ দিনের কি অবস্থা এগুলো আমরা দেখতে পারবো বেস্ট ভিডিও কোনটা এখান থেকে দেখতে পারবো go to to the channel analytics আচ্ছা তারপরে কন্টেন্ট কন্টেন্টগুলো হচ্ছে এইভাবে এখান থেকে আমরা ভিডিও দিব যখন এখান থেকে সিরিয়ালে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর কোনটাতে ভিউ কতটুকু হয়েছে ইমপ্রেশন কতটুকু হয়েছে ভিডিওটা কত কোনটা চলছে কোথায় থেকে কত আসছে সবগুলো আমরা দেখতে পারবো তারপর এখান থেকে এই যে প্লেলিস্ট শব্দটা আছে প্লেলিস্টটাও আপনি দেখতে পারবেন আচ্ছা তারপর অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সটা হচ্ছে অ্যানালাইটিক্সটা হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করার পরে বা আমার টোটাল চ্যানেলের ভিডিও আপলোড করার পরে এখানে আমার টোটাল ভিউ কত হয়েছে টোটাল ওয়াচ টাইম কত হয়েছে টোটাল সাবস্ক্রাইব মেম্বার কতজন হয়েছে কন্টেন্ট যদি দেই তাহলে কন্টেন্টের অবস্থা কী সেটা দেখতে পারবো অডিয়েন্স যদি দেই তাহলে অডিয়েন্সের অবস্থা কী সেটা দেখতে পারবো রিচ যদি দেই আমার একটা ভিডিও কতটুকু পর্যন্ত রিচ হয়েছে কত মানুষ দেখছে কত মানুষের চুকের সামনে গেছে ভিডিও দেখছে না জাস্ট সেটাকে বলা হয় এই যে আমরা দেখতেছি এই যে আমরা দেখতেছি এটার ভিতরে ঢুকলাম না এই যে আমরা দেখে গেলাম এটাকে বলা হয় রিচ বা ইমপ্রেশন এই প্রত্যেকটা ভিডিওর ইমপ্রেশন হচ্ছে এগুলাতে ইমপ্রেশন হচ্ছে এই যে এটা ইমপ্রেশন হচ্ছে এটাতে ইমপ্রেশন হচ্ছে বাট আমরা এটা চুকে দেখতেছি না কথা বুঝতে পারছেন ওকে তারপরে আসুন কমি কমেন্টস কমেন্টসের মধ্যে আসার পরে আমরা এখানে কেউ যদি কমেন্টস করে তাহলে কমেন্টসগুলো এখান থেকে দেখতে পারবো যতটা কমেন্টস আছে সব কমেন্টস আমরা দেখতে পারবো তারপরে আসুন সাবটাইটেল সাবটাইটেলটা হচ্ছে আপনার ভিডিও লাগে সাবটাইটেলটা করতে এটা হচ্ছে অল ভিডিওতে সাবটাইটেল লাগাইব কিনা হ্যাজ বিন পাবলিশড পাবলিশের মধ্যে লাগাইবো কিনা এটা আমরা ভিডিও যখন আপলোড করবো তখন দেখাই দিব তারপরে আসলে কপিরাইট কপিরাইট হচ্ছে আমরা কপিরাইটে ক্লিক করলে এখানে দেখতে পারবো কোনো ভিডিওতে তারা কপিরাইট দিছে স্ট্রাইক দিছে কিনা ইউটিউব কোনো কপিরাইট করছে কিনা সেটা আমরা বুঝতে পারবো তারপরে আর্ন আগে ছিল এখানে মনিটাইজ এখানে শব্দ ছিল মনিটাইজ এখন হচ্ছে আর্ন তাহলে এখন আর্ন শব্দটা মানে হচ্ছে মনিটাইজ এখানে আর্নের জন্য এই যে নিচের দিকে এখানে থাকবে তিনটা ডিফল্ট এই যে তিনটা অপশন থাকবে এই যে একটা দুইটা তিনটা এই তিনটা অপশনের মধ্যে যে কোনো দুইটা আপনার এ প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুইটা থেকে দুইটা যদি আপনার ফিল আপ হয়ে যায় অর্থাৎ আপনার যদি one K subscriber fill up হয়ে যায় এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ হয়ে যায় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যে কোনো তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যদি আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ হয়ে যায় তাহলে আপনি আপনার চ্যানেলটাকে আর্নিংয়ের জন্য গুগলকে অ্যাপ্লাই করতে পারেন তখন ইউটিউবে এটাকে আপনার ভালো হইরা সাজে সাজেস্ট কইরা তারা রিভিউ করবে কোনো ঝামেলা আছে কিনা কপিরাইট আছে কিনা কোনো ট্যাগ আছে কিনা কোনো ট্যাগের মধ্যে কোনো কপিরাইট আছে কিনা কোনো টাইটেলের মধ্যে কোনো কপিরাইট আছে কিনা কোনো ভিডিওতে কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলছেন কিনা ভিডিও রক্ত যোগা মানে অর্থাৎ তাদের টার্ম অফ কন্ডিশন যাগুলো আছে সবগুলো তারা দেখবে দেখা যদি আপনার বলা হয় যে এটাতে কোনো সমস্যা নাই তাহলে আপনাকে তারা আর্নিংয়ের জন্য অ্যাপ্রুভ দিয়ে দিবে এবং এরপর থেকে আপনি আর্নিং করতে পারবেন আচ্ছা কাস্টমাইজেশন কাস্টমাইজেশন এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপনি ওই যে আমরা প্রথম যে দেখছিলাম লে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো এগুলো করতে পারবেন তারপরে আসেন অডিও লিভার অডিও লিভার অডিও লিভারারি হ্যাঁ মিউজিক সাউন্ড ডিফল্ট ট্রাই এখান থেকে আপনি কোনো কিছু ভিডিওর পিছনে যদি কোনো সাউন্ড ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনি নিয়ে সাউন্ড ব্যবহার করতে পারবেন ডেইলি আইডিস ওই ডঙ্গর ডুলো সকল আস্তে মাতবে মানুষের হুনরা ওকে কিওয়ার্ড ইন্সপেক্টর কিওয়ার্ড ইন্সপেক্টরটা এই অপশনটা আসতে হইলে একটা জিনিস লাগবে আপনাকে বিডাইকিউ এক্সটেনশন অ্যাড করতে হইব বিডাইকিউ এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদের কালকে দেখিয়ে দিব আজকে বুঝেন কিওয়ার্ড ইন্সপেক্টরটা হচ্ছে আপনি কিওয়ার্ড যেমন ওই যে digital marketing digital marketing full course digital marketing full course এখান থেকে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমাকে এই যে দেখেন কিওয়ার্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলা কিওয়ার্ড আমাকে কি দেখাচ্ছে যদি digital marketing Bangla full course দিই সেটা ল হবে এবং এটার স্কোর হচ্ছে একান্ন নম্বর যদি ডিজিটাল মার্কেটিং কোর্স দেই তাহলে এটা মিডিয়াম ডিজিটাল মার্কেটিং এটাও medium digital marketing tutorial for beginner এইটাও ঠিক আছে এখন এটা কিভাবে ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করতে হয় সবগুলো আমি পরের ক্লাসে বুঝাইয়া দিব ওকে আপাতত এখান থেকে এই পর্যন্তই তাক caption connect your YouTube channel আচ্ছা connect your YouTube channel video আচ্ছা সরি ভিডিও এক্সটেনশনের সাথে এটা অ্যাড করার জন্য বলছে এটা পরে দেখাই দিব আর সামনের ক্লাসে এটা লাগবে সাবস্ক্রাইবার অ্যানালাইটিক্স সাবস্ক্রাইবার অ্যানালাইটিক্সটা হচ্ছে বিডাইকিউ এক্সটেনশনের মাধ্যমে এটা পরের ক্লাসের আলোচনা আচ্ছা আজকের ক্লাসের এই এই পর্যন্ত এইগুলো আলোচনা শেষ আর পরবর্তী আলোচনাগুলো পরের ক্লাসেই করতে হইব সোমবার স্যার সোমবার হুম এখন এই পর্যন্ত আপনারা দেখলেন আপনাদের মনের মধ্যে কারো কোনো প্রশ্ন বা বুঝছি না বা এটা কেমনে করতে হয় আপনি আর একটু ক্লিয়ার করে এই জায়গাটা আমাকে বুঝিয়ে দেন এরকম কারো থাকলে আমাকে বলতে পারেন সমস্যা নেই এটা ইউটিউব জেনারেটর নাম দিয়ে তারপরে এখান থেকে এইটা ওপেন করবেন এইটা ওপেন করবেন এইটা ওপেন করবেন তারপরে এখানে কিওয়ার্ডটা লিখবেন কিওয়ার্ডটা লেখা এটা আই এম নটের উপর দিবেন জেনারেট দিবেন সেম এইটাতেও সেমভাবে কিওয়ার্ডটা ওখানে লিখবেন লিখে এই যে এটা এইটাতে সার্চ দিবেন তারপরে এটা সেম এটা অবশ্য একটু জটিল এটাতে অনেক সময় কিওয়ার্ডগুলো অথেন্টিক কিওয়ার্ডগুলো আসে কম এখান থেকে আপনি গ্লোবালি বা দেশ সিলেক্ট করে আপনি শুধু ইউনাইটেড স্টেট যদি দেন তাহলে ইউনাইটেড স্টেট নাম দিয়ে কিওয়ার্ড দিয়া এখানে একটা কিওয়ার্ড লিখলেন যেমন মিউজিক দিলেন এখন দিলেন গ্লোবালাইজ দিলেন United State USA okay United State এখন এখান থেকে সার্চ দিলেন এখন দেখেন মিউজিক দিয়া যে সমস্ত কিওয়ার্ডের র্যাঙ্কে আছে বা কিওয়ার্ড দিলে ইউনাইটেড স্টেটের জন্য বেটার সে আমাকে এই রেজাল্টটা দিচ্ছে যে শুধু মিউজিক দিলে মিউজিক কা দি যদি music twenty two music twenty two new song এইগুলা দিয়ে যদি আমি দেই তাহলে ইউনাইটেড স্টেটের জন্য এই কিওয়ার্ডগুলা বেটার এই কিওয়ার্ডগুলা ইউনাইটেড স্টেটে কাজ করে ভালো এখান থেকে আমি এইভাবে দিমু এইটা সরি <coughs> এখানে দিমু এইভাবে দিমু এইভাবে দিমু এটা মার্ক করবো তারপরে এখান থেকে এই যে দেখেন আপনারা বাম পাশে এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে এই অপশনটার কথা বলছি এখানে এইটাতে ক্লিক করবেন এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আছে কপি এই কপিতে ক্লিক করার কারণে এখান থেকে এই যে মার্কগুলা যেগুলা মার্ক করছি সেই মার্কেবল প্লে কিওয়ার্ডগুলা মার্ক হয়ে গেছে কপি হয়ে গেছে এখন আমি আমার জায়গায় নিয়ে পেস্ট করতে পারি অথবা এখান থেকে দেখে আমি লিখতে পারি ওকে আর কারো প্রশ্ন হ্যাঁ ফ্রি ফ্রি আপনি ওই যে আপনার চ্যানেলের মধ্যে দেখেন আপডেট একটা অপশন আছে আপডেট আপনি দেখতে পারবেন আপডেট একটা অপশন ওই আপডেটে ক্লিক করলে আপনি এটা দিতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারছেন আর কারো কোনো প্রশ্ন স্যার আমার একটা কোশ্চেন ছিল বলেন বলেন জি স্যার ওই যে ইউটিউব চ্যানেল যে পারমিশনটা দেখালেন ওটা যদি একটু ভালো করে দেখাতেন তো আমার জন্য সুবিধা হতো আচ্ছা পারমিশন ওকে দেখাচ্ছি হ্যাঁ মানে ওটা কি মেলে যাইবো নাকি চ্যানেলে যাইবো এটা ঠিক না না আপনি পারমিশন নেওয়ার সময় ওই যে পারমিশন যে শব্দটা আছে ওখানে যাবেন যাওয়ার পরে ওই দেখা দেন বায়ারকে আপনি তার ইমেল অ্যাড্রেস লাগবো কথা বুঝতে পারছেন তার ইমেল অ্যাড্রেসে যাবেন মানে বায়ারের চ্যানেলটা নিব তাহলে আমার ইমেল অ্যাড্রেসটা লাগবে তাই তো আপনি যদি বায়ারকে আপনাকে যদি বায়ার আপনাকে পারমিশন আপনার চ্যানেল মনে ম্যানেজার করে দিতে চায় তাহলে আপনি ইমেল দেওয়া লাগবে আর যদি আপনি যদি মনে করেন একটা বায়ার আপনাকে দিলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেওয়ার জন্য আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন আপনার এখানে কম্পিউটারে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ইউটিউব চ্যানেলটা তার কাছে পৌঁছে দিবেন তখনই আপনি হচ্ছে ওই পারমিশনে যাইবেন গিয়ে সেখান থেকে তার ইমেলটা নিয়ে আসবেন তার ইমেলটা বসাইবেন বসাইয়া দিবেন ইনভাইট দিবেন ইনভাইট দেওয়ার পরে সে যদি রিসিভ করে তাহলে আপনি এখান থেকে ক্যান্সেল দিয়ে বাইরে হয়ে চলে আসবেন এটা আসলে দেখানো পসিবল না এই মুহূর্তে কারণ এই মুহূর্তে কারো ইমেলও নেওয়া সম্ভব নয় আর আমার ইমেল আমার এই চ্যানেলটাকে আমি নষ্ট করতে চাচ্ছি না বিষয়টা বুঝতে পারছেন কোথায় চলে গেলাম দূরে না স্যার ওইটা আমি বলতে চাইছিলাম যে যে আমি যে মেলটা দিব তো ওখানে মেল পাবো নাকি যে আমার চ্যানেলটা আসবে এখানে আমি নোটিফিকেশন পাবো আপনি মেইল দিবেন না মেইল দেওয়ার পরে সে বায়ারে যখন আপনাকে মেইলের মধ্যে ইনভাইট পাঠাই দিব তখন আপনার ইমেইলে সরাসরি মধ্যে মেইল আসবে আপনার ইমেইলে মেইল আসবে এটা জিজ্ঞেস করছি জি sir thank you sir welcome গতকালকে স্যার ওই যে গুলজার স্যার ওই যে স্যার দেখলাম স্যার আচ্ছা দেখে স্যার গ্রুপ হয়ে গেল কি করবো স্যার কাজ নাই কাজ করি করতেছি স্যার করেন সমস্যা নাই শোনেন আপনারা শুধু আমার কাছ থেকেই সব পাবেন এরকম কথা না কারণ এই যে আপডেট অপশন আছে না এই আপডেট অপশনে ক্লিক করলে সেখান থেকে সব পাওয়া যায় তো আপনারা যে কাউকে দেখতে পারেন বুঝে বলতে পারেন দেখতে পারেন কারণ যার কাছে যাবেন মনে রাখবেন এই সেক্টরটার কোনো শেষ নাই এই সেক্টরটার কোনো শেষ নাই যেখানেই যাবেন আপনি নতুন একটা শব্দ শুনতে পারবেন নতুন একটা ওয়ে জানতে পারবেন হয়তোবা সেই ওয়েটার কারণেই আপনি আটকা পড়ে আছেন আপনার কাছে হয়তোবা আমি দেখাই নাই অথবা আমি জানিই না হতে পারে এই যে দেখেন আপনি নিরানব্বই ইউএস ডলার নিতে পারেন ঠিক আছে আপনি উনপঞ্চাশ ইউএস ডলার নিতে পারেন আপনি দশ ডলার দশ ইউএস ডলার নিতে পারেন এগুলো সম্ভবত এক মাসের জন্য এক বছরের জন্য স্যার লেখা আছে ও এক বছরের জন্য ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ এর আগ পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সবাই একটা করে চ্যানেল ক্রিয়েট করবেন আপনাদের মোবাইল দিয়ে যে কোনো একটা ভিডিও আপলোড করে রাখবেন ভিডিও ভিডিও রেডি করে রাখবেন অবশ্যই প্রত্যেকে একটা চ্যানেল ক্রিয়েট করে রাখবেন আমি আগামী ক্লাসে ঢুকার আগে আপনাদের চ্যানেল আগে দেখব আপনাদের চ্যানেল দেখে তারপরে ক্লাস শুরু করব যা যে দেখব চ্যানেল ক্রিয়েট করেন নাই যিনি তাকে আমি ক্লাস থেকে বের করে দিব কথাটা কিন্তু মনে রাখবেন কারণ হোমওয়ার্ক যিনি করবেন না তিনি ক্লাসে উপস্থিত থাকার যোগ্যতা রাখেন না কথা বুঝতে পারছেন যিনি হোমওয়ার্ক করবেন না তাকে সে ক্লাসে উপস্থিত থাকার মতো যোগ্যতাই রাখেন না আমার কাছে অন্য অন্য কোনো টিচারের কথা বলছেন না সেটা আমার থিওরি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আচ্ছা,